হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ নুমান খন্দকার কথা বলছি ক্যাডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট আমাদের চোদ্দ গ্রাম কুমিল্লার হেড অফিস থেকে আজকে আমি কমপ্লিটলি একটি নিউ অ্যাক্সেল শিট নিয়ে এসেছি যে অ্যাক্সেল শিটটির মাধ্যমে আপনারা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে পারবেন আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা ম্যাক্সিমামে জানি কম্বাইন্ড ফুটিং কি সিঙ্গেল ফুটিং কি এবং কি ম্যাট ফুটিং কি কম্বাইন্ড ফুটিং হচ্ছে শ্যালো ফাউন্ডেশন ডিজাইনের একটা টাইপ মাত্র এই টাইপে আমরা দুইটা ফুটিংকে একসাথে বসানোর চেষ্টা করি অথবা দুইটা কলাম একটা বেজের উপরে বসে যদি আমি আপনাদের সাথে আমার একটা কম্বাইন্ড ফুটিংয়ের ড্রয়িং শেয়ার করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন একটা বেজের উপরে দুইটা কলাম বসছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সিঙ্গেল ফুটিং না হয়ে কেন কম্বাইন ফুটিং হইল তবে আমি আপনাদেরকে বলি যখন একটা কলামের সাইজ আরেকটা কলামের সাইজের উপরে ওভারল্যাপ করে মানে একটা আরেকটার উপরে বসে তখন ইঞ্জিনিয়াররা এই দুইটা ফুটিংকে এই দুইটা বেসকে একটা বেসে করে দেয় কাস্টিং করে দেয় এর মাধ্যমে দুইটা বেজ মিলে একটা বেজে পরিণত হয় যেই বেজটাকে আমরা কম্বাইন ফুটিং বলি তো আজকে আমাদের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম্বাইন ফুটিংয়ের ডিজাইন করতে হয় কম্বাইন ফুটিংয়ের এরিয়া বের করতে হয় এবং কি কম্বাইন ফুটিংয়ের রেনফোর্সমেন্ট বের করতে হয় তো আজকে আমাদের এই ভিডিওতে কম্বাইন ফুটিংয়ের এই ফার্স্ট ক্লাসে আমি দেখাবো কিভাবে কম্বাইন ফুটিংয়ের এরিয়া বের করে তো আমি আমার চিরাচরিত নিয়ম অনুসারে আমার যেই ইটাপস e নামক বিল্ডিং ডিজাইনের সফটওয়্যারটি আছে সেটা ওপেন করব কারণ আমি দেখাবো একটা রিয়েল প্রজেক্ট থেকে লোড নিয়ে কিভাবে কম্বাইন ফুটিং ডিজাইন করতে হয় তো আপনারা আমাদের কম্পিউটারের স্ক্রিনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আটতলা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা হয়েছে কক্সেস বাজারের কলাতুলি মোড়ে তো কক্সেস বাজারের ম্যাক্সিমাম জায়গার মাটি হচ্ছে খুবই স্ট্রং সো ওইখানে হাই বিল্ডিং খুব সহজে শ্যালো ফাউন্ডেশনে ডিজাইন করা যায় এখন আমি দেখাবো ইটেপস থেকে লোড নিয়ে ওই লোডকে কিভাবে কম্বাইন্ড ফুটিং দ্বারা রেজিস্ট করতে হয় তো তো আমি প্রথমে আমার মডেলটাকে অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করার ফলে আমি আমার বিল্ডিংয়ের লোড পাবো আপনারা যারা ইটেপস নামক সফটওয়্যারটি জানেন না বা কাজ করতে পারেন না তারা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে স্ট্রাকচার ডিজাইন শিখে ফেলতে পারেন তো আজকে আমি শুধু আমার ফাউন্ডেশন ডিজাইন নিয়ে কথা বলবো আদার্স অন্য কোনো কথা বলবো না তো আমি আমার এই বিল্ডিংটাকে অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিস করার পরে আমি প্ল্যানে যাব প্ল্যানে গিয়ে বেসে যাব অ্যাপ্লাই ওকে দিয়ে আমি আমার লোডটা বের করব। আপনারা সবাই জানেন ফাউন্ডেশনের এরিয়া বের করার জন্য আমার দরকার only dead load plus live load আমি আবার বলি যে কোনো ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশনের এরিয়া বের করার জন্য ফুটিং হোক কম্বাইন ফুটিং হোক রেক্ট্যাঙ্গুলার ফুটিং হোক স্কোয়ার ফুটিং হোক যে কোনো ফুটিংয়ের এরিয়া বের করার জন্য আপনি ইটেপস থেকে নেবেন only dead load plus live load তো এই ডেড লোড প্লাস লাইভ লোডটা যদি আমি দেখি আমি যে কোনো একটা পোর্শনের বেস লোড নিয়ে ওই ওই কলামের লোডকে কম্বাইন্ড ফুটিং দ্বারা ঠেকিয়ে দেব এবং কি রেজিস্ট করে দেখাবো তো আমি লাস্ট দুইটা পয়েন্টের লোড নেই এখানে একশো একুশ নাম্বার পয়েন্ট আর একশো বত্রিশ নাম্বার পয়েন্ট এর মানে আমার এই দুইটা কলামের মধ্যে লোড আসছে একশো একাশি কিপ একশো উনাশি কিপ এই দুইটা লোড নিয়ে আমি কিভাবে কম্বাইন ফুটিং এর এরিয়া বের করি আপনারা একটু খেয়াল করবেন তবে আমি আবার বলি কম্বাইন ফুটিং তখনই ডিজাইন করা হয় যখন একটা বেজের সাইজ অন্য একটা বেজের উপরে ওভারল্যাপ করে একটার উপরে আর একটা পরে তখন ইঞ্জিনিয়াররা দুইটা বেজকে একটা বেজে পরিণত করে কম্বাইন্ড ফুটিং দ্বারা সমাধান করে এখন আমি আমার এক্সেল শিট ওপেন করব এক্সেল শিটে আমি এই দুই কলামের লেফট সাইড এবং কি রাইট সাইডের দুইটা কলামের লোড নিব লোড বসিয়ে এরিয়া বের করব এরিয়া বের করলে আমরা কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া কিভাবে বের করে তার সম্পূর্ণ শিখে যাব তো আমরা এখন ওপেন করব আমাদের যে এক্সেল শিটটি আছে এই এক্সেল শিটটি খুবই সুন্দর একটা এক্সেল শিট এই এক্সেল শিটের মধ্যে আমি খুব সহজে মান বসিয়ে কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া বের করে ফেলতে পারি এখন আপনারা খেয়াল করেন আমার লেফট কলাম আর রাইট কলাম এটা হচ্ছে আমার ইনপুট অপশন ইনপুট অপশনে আমি অনলি ডেড লোড আর লাইভ লোডটা ধরবো ডেড লোড আর লাইভ লোডটা ধরবো এই জন্য আমি যে কোনো ফাউন্ডেশনের এরিয়া বের করতে চাইলে আমি only dead load plus live লোডটা নিব কোনো প্রকার ফ্যাক্টর লোড নিব না কারণ ফ্যাক্টর লোড বের করতে ফ্যাক্টর লোড দিয়ে যদি আমি এরিয়া বের করতে যাই তাহলে আমার ফাউন্ডেশনের এরিয়া বেশি চলে আসবে তাই আমরা আনফ্যাক্টর লোড ধরে ফাউন্ডেশনের এরিয়া বের করব। এখন আমার লেফট কলামে আছে একশো একাশি রাইট কলামে আছে একশো উনাশি এই দুইটা লোড আর কলামের সেন্টার টু সেন্টার আছে আট ফুট পাঁচ ইঞ্চি আট ফুট পাঁচ ইঞ্চি তো এই এই সেন্টার টু সেন্টার মানটি বসিয়ে আমি আমার ফুটিংয়ের এরিয়া বের করব তো আসেন আমরা একটা রিয়েল প্রজেক্ট একটা আটতলা বিল্ডিং এর কম্বাইন ফুটিং এর এরিয়া ডিরেক্টলি বের করব এবং কি সেম সেম এই ডিজাইনটা আমরা ড্রয়িংয়ে সাবমিট করে আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে দিয়েছি তাই আমরা রিয়েল প্রজেক্ট নিয়ে কথা বলবো কোনো প্রকার আনারি প্রজেক্ট আসমানি কিতাব থেকে আনা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো না আমরা কথা বলবো রিয়েলিস্টিক চোখের দেখা প্রজেক্ট নিয়ে তো আপনি যদি আমার এক্সেল শিটটা একটু খেয়াল করেন তাহলে আপনি লেফট কলামের লোড বসান একশো একাশি আর রাইট কলামের লোড আছে একশো উনাশি তো আমি দুইটা লোড বসাই দিলাম only dead load plus live load not factor load এখন আপনি আপনার অ্যালাউবল সয়েল ক্যাপাসিটি মানে এই সয়েল ক্যাপাসিটিটা আপনি পাবেন আপনার সয়েল রিপোর্ট থেকে তো আমি জানি আমার সয়েল রিপোর্টের ভ্যালু হচ্ছে point three three point two five এটা হচ্ছে আমার মাটির capacity KSF per square feet kip square feet এখন আমার কলাম টু কলাম ডিস্টেন্স আছে নয় ফুট চার ইঞ্চি এবং কি boundary of column boundary of column মানে কলামের সেন্টার থেকে কতটুক ফাউন্ডেশন অবশিষ্ট থাকবে আপনারা যদি আমাদের অটোকেট ফাইলটা দেখেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন আমি সেন্টার টু সেন্টার বলতে বুঝিয়েছি দুইটা কলামের সেন্টার টু সেন্টার নয় ফুট চার এবং কি একটা কলামের সেন্টার থেকে ইন্ড মানে বাউন্ডারি ওয়াল ফাউন্ডেশনের এজ পর্যন্ত শেষ পর্যন্ত কত ওই ভ্যালুটাকেই বলা হয় বাউন্ডারি এরিয়া ফাউন্ডেশনের বাউন্ডারি এরিয়া যেটা কলামের সেন্টার থেকে ধরা হয় এখন আমি জানি কলামের সেন্টার টু সেন্টার হচ্ছে নয় ফুট চার ইঞ্চি আর বাউন্ডারি এজ হচ্ছে চার ফুট ছয় ইঞ্চি তো আমি আমার এক্সেল শিটে ওই মানটা সরাসরি বসিয়ে দিই আপনারা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনতে হবে তো আমি বসাইলাম কলামের সেন্টার টু সেন্টার নয় ফুট চার ইঞ্চি এবং কি বাউন্ডারি কলামের সেন্টার থেকে আমার ফাউন্ডেশনের লাস্ট পর্যন্ত ইন পর্যন্ত ক্যান্টিলিভার সাইড পর্যন্ত আমার আছে চার ফুট ছয় ইঞ্চি তো আমি লিখি ফোর পয়েন্ট ফাইভ ফিট এখন আমি কলামের লোড বসায় দিলাম সয়েলের ক্যাপাসিটি বসায় দিলাম কলামের সেন্টার টু সেন্টার বসায় দিলাম এবং কি বাউন্ডারি বাউন্ডারি সাইড মানে কর্নার সাইড আমার কলামের সেন্টার থেকে ফাউন্ডেশনের কর্নার সাইড মানটা আছে ফোর পয়েন্ট ফাইভ তো সব কিছু বসায় দেওয়ার পরে আমার টোটাল লোকটা ক্যালকুলেশন হয়ে গেল আমরা এখানে আমাদের একটু সেফটির জন্য আমাদের ফাউন্ডেশনটা যাতে একটু স্ট্রংভাবে ডিজাইন হয় একটু ওভার ডিজাইন হয় তাই আমরা সেলফ ওয়েটটাকে বারো পার্সেন্ট বাড়ায় নিলাম তো টোটাল সেলফ ওয়েটটা বারো পার্সেন্ট বাড়ায় নেওয়ার পরে আমার ফুটিং এরিয়া বেরিয়ে গেল আমার টোটাল ফুটিং এরিয়াটা আসছে একশো চব্বিশ point zero six inch feet square এই ফিট স্কোয়ারটাকে যদি আপনি আপনার ক্যালকুলেটরে রুট ওভার করেন তাহলে আপনি কম্বাইন্ড ফুটিং এর লেন্থ আর ওয়াইড পেয়ে যাবেন এখন আসেন আমাদের কম্বাইন্ড ফুটিং এর লেন্থ আর ওয়াইড আমরা কিভাবে বের করি এখন আমাদের কম্বাইন্ড ফুটিং এর লেন্থ আর ওয়াইড হচ্ছে একশো চব্বিশ হচ্ছে total square foot total square ফুটটা হচ্ছে একশো চব্বিশ এই একশো চব্বিশটাকে আপনি রুট ওভার করলে অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেভাবে মিলে ওইভাবে একশো চব্বিশ ফুট আনলেই হবে এখন আপনি খেয়াল করেন একশো চব্বিশ ফুটকে যদি আপনি রুট ওভার করেন রুট ওভার একশো চব্বিশ তাহলে আপনার ভ্যালু দাঁড়ায় এগারো ফুট ওয়ান থ্রি ইন্টু এগারো ফুট ওয়ান থ্রি কিন্তু কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে এটার একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্ত আছে মানে একদিকে লম্বা আরেক দিকে কম এখন আপনার টোটাল ইনসু স্কোয়ার হচ্ছে আপনি যদি স্কোয়ার এক্সেল সিটে দেখেন আপনার টোটাল স্কোয়ার ফুট হচ্ছে একশো চব্বিশ এই একশো চব্বিশকে আপনি যে কোনো দুইটা ভ্যালু দিয়ে মিলাইতে হবে কিভাবে মিলাবেন আমি একটু দেখি আমরা যদি আমাদের ড্রয়িংটাতে যাই ড্রয়িংটাকে গিয়ে দেখব আমরা লেন্থের দিকে ধরছি চোদ্দ ফুট ছয় আর প্রস্থের দিকে ধরছি আট ফুট মানে নয় foot four point six into four point six মানে নয় ফুট ইন্টু চোদ্দ ফুট পাঁচ এখন আপনি নয় ফুট ইন্টু চোদ্দ ফুট যদি ধরেন নয় ফুট ইন্টু চোদ্দ ফুট পাঁচ তাহলে আপনি পাচ্ছেন একশো তিরিশ পয়েন্ট ফাইভ আর আপনার টোটাল ফাউন্ডেশনের স্কোয়ার ফুটটা আছে মাত্র একশো চব্বিশ পয়েন্ট জিরো সিক্স তো একশো চব্বিশ পয়েন্ট জিরো সিক্সকে আপনি খুব সহজে দৈর্ঘ্য আর প্রস্ত দ্বারা গুণ করে মিলায় ফেললেই তাইলে কিন্তু আপনি ফাউন্ডেশনের এরিয়াটা পেয়ে যাচ্ছেন তো এখানে মেইন ফুটিং এরিয়াটা হচ্ছে একশো চব্বিশ পয়েন্ট জিরো সিক্স এই একশো চব্বিশ পয়েন্ট জিরো সিক্সকে আমি যদি আমার প্রজেক্টের ড্রয়িংটা খেয়াল করি দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচ আর প্রস্থ হচ্ছে নয় ফুট তাহলে চোদ্দ পয়েন্ট পাঁচ ইন্টু নয় ফুট গুণ দেন আপনি রেজাল্ট পাবেন একশো তিরিশ ইঞ্চ স্কোয়ার ফুট এর মানে আপনি দৈর্ঘ্য কম্বাইন ফুটিং এর দৈর্ঘ্য পাইলেন চোদ্দ পয়েন্ট ফাইভ আর প্রস্থ পাইলেন নয় নয় ফুট এর মাধ্যমে আপনি একটি একটি দুইটি কলামের মাঝে একটি কম্বাইন ফুটিংয়ের খুব সহজে এরিয়াটা বের করে ফেললেন এরই সাথে সাথে আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন আজকের এই এক্সেল শিটের মাধ্যমে জেনে গেলেন কিভাবে কম্বাইন ফুটিং ডিজাইন করতে হয় আজকের এই ক্লাসে আমি শুধু ফুটিংয়ের এরিয়া বের করে দেখাবো কিন্তু কম্বাইন্ড ফুটিংয়ের লেকচার অনেকগুলা হবে কারণ কম্বাইন্ড ফুটিং একটু কমপ্লেক্স ডিটেলিং কারণ এই ক্ষেত্রে আমি যদি খেয়াল করি আমার ড্রয়িংয়ে আমি এখানে কম্বাইন ফুটিংয়ের একটা টাইপ দেখাইছি যে টাইপের মধ্যে আমি দেখতে পাচ্ছি বটম লেয়ারও রড আছে টপ লেয়ারও রড আছে কেন বটম লেয়ারের রড আসলো কেন টপ লেয়ারের রড আসলো এই বিষয় নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসগুলোতে ডিজাইনের ক্লাসগুলোতে সম্পূর্ণ ব্রিফিং দিব এবং কি নতুন আরও এক্সেল শিট নিয়ে আসবো যে এক্সেল শিটের মাধ্যমে আপনারা কম্বাইন ফুটিংয়ের রেনফোর্সমেন্ট চেক করতে পারবেন বের করতে পারবেন এবং কি কম্বাইন ফুটিংয়ের পাঞ্চিং শেয়ার চেক করতে পারবেন আপনারা যদি আমার স্কোয়ার ফুটিংয়ের যেই ভিডিওটি আছে ওই ভিডিওটি খেয়াল করেন তাহলে আমিও ওইখানে দেখিয়েছি কিভাবে স্কোয়ার ফুটিংয়ের রেনফোর্সমেন্ট বের করতে হয় স্কোয়ার ফুটিংয়ের এরিয়া বের করতে হয় এবং কি পাঞ্চিং শেয়ার চেক করতে হয় তো এই কম্বাইন ফুটিংয়ের এই সিরিজ ভিডিওগুলোতে আমি কম্বাইন ফুটিংয়ের প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব তো কম্বাইন ফুটিংয়ের সলিউশনগুলা দুই তিন ভাগে হইতে পারে আমি আমার প্রথম সলিউশনটা দেখাইলাম ডাবল জালি দিয়ে কিন্তু আমি যদি আমার আরেকটা ড্রয়িং ওপেন করি সেখানে আমি দেখব কম্বাইন্ড এর মাঝখানে একটা ইন্টারনাল ইন্টিগ্রেটেড বিম ইউজ করা হয় কেন এই ইন্টিগ্রেটেড বিম ইউজ করা হয় কেন বা ডাবল রেনফোর্সমেন্টে ডিটেলিং করা হয় এই দুইটা টাইপ নিয়ে আমি দুইটা এক্সেল শিট দেখাবো এবং কি এই কম্বাইন্ড এর আরও ব্রিফিং আলোচনা আছে আজকের এই ক্লাসে আমি শুধু কিভাবে ইটেপস থেকে লোড নিয়ে কম্বাইন শুটিংয়ের এরিয়া বের করতে হয় তাই দেখালাম তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডির এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আজকের এই এক্সেল শিটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিস্টে লিঙ্ক দিয়ে দেবো আপনারা আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে জিমেলের অ্যাক্সেস চাইবে যে অ্যাক্সেসের মাধ্যমে আমি যদি শেয়ার করি তাহলে আপনারা খুব সহজে আমাদের এই অ্যাক্সেল শিটটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেডি ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ